সম্মানিত বন্ধুরা আমি আবারও চলে আসলাম আজকে ফ্রিকুয়েন্সি টিভি নিয়ে তো এই টিভিটি বর্তমানে ফুল ডেট আছে তো এই টিভিটি আমি এখন রিপেয়ারিং করব অর্থাৎ পাওয়ার সাপ্লাইয়ে গুরুতর প্রবলেম হয়েছে পার্স পুরে পিএফ সহকারে পুরে ছাই হয়ে গেছে শর্ট হয়ে গেছে আমি আগে নতুন লাগিয়ে নিতেছি এবং দেখি এটা কী কারণে ফুল ডেট হয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাস্টমাররা যে বৈশা রয়েছে বৈশা বৈশা ভিডিও দেখতেছে দেখেন আমার এই চ্যানেলটি যারাই দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও যদি মন্দ লাগে ডিসলাইক করে দেবেন ভালো মন্দ কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের যেই যেই প্রবলেমগুলি সিআরটি টিভি সম্পর্কে অনেক সময় প্রয়োজন হয় যে প্রবলেমগুলি কাজ করতে অনেকটা কষ্ট হয় কমেন্ট করবেন আমরা অবশ্যই আমি আপনাদের মাঝে সেই সমস্ত এবং সঠিক তথ্য দেওয়ার জন্য আমি চেষ্টা করব যাতে করে আপনাদের কিছু না কিছু উপকারে আসে মানে একটি ভিডিও আপনারা দেখবেন সময় নষ্ট করে অনেক মূল্যবান সময় নষ্ট করে একটি ভিডিও দেখেন এবং সেখান থেকেই আপনার কিছু অর্জন করার চিন্তা ভাবনা থাকে আমি টিপি লাগানোর পরও এখানে পাওয়ার শো করতেছে অর্থাৎ পাওয়ার আসতেছে তো এটার যে প্রবলেম ইনপুটে সমস্ত গোল ঠিক আছে তারপরেও পাওয়ার দেখাচ্ছি তো আমি একটু আউটপুট ভোল্টেজ লিখে নেব কম্পোনেন্টগুলি লিখে নেব যে ঠিকঠাক কাজ করছে আউটপুটেরও সব কিছু ঠিক আছে তাহলে কেন এটার পাওয়ার আসতেছে আমরা এখন তো এখানে এক ইন্টারনেস্টার আমি শর্ট পেলাম আমি ইন্টারনেস্টারটি চেঞ্জ করে দেবো দেখি খুঁজতে খুঁজতে এটার রোগটা কোথায় পাওয়া যায় তো পাওয়ার যদি না আছে সাধারণত ভাবে আটত্রিশশো সাত এই থাকে যেহেতু চায়না সার্কিট আটত্রিশশো সাত ক্যানেসটা দিয়ে অনেক সময় নষ্ট হয়ে যায় তার সাথে দশ পনেরো निष्ठा स्टडियो तो डिटेन स्टार ही खुले निल स्टार दो देखो স্টাডি এইটান স্টাডি চতুর্দিক দিয়ে রিডিং দিচ্ছে যার কারণে হালকা শর্ট দেখাচ্ছে কিন্তু এইটান স্টাডি একেবারে কেটেই গেছে বলতে দিলে কাজ হয় একটা টেনিস্টার কেটেই গেছে আর একটি টেনিস্টার মানে ছাব্বিশ পঞ্চান্ন লাগানো আছে তো আমি দুটি টেনেস্টারই নতুন লাগিয়ে দেবো বন্ধুরা আমি টেন্ডার স্টার দুটি লাগিয়ে নিয়েছি নতুন আপনাকে পুনরায় পাওয়ার দিব তারপর বন্ধুর আউটপুট হচ্ছে না তা বলে কেটে গেছে অর্থাৎ পাওয়ার সাপ্লাইয়ের অনেকগুলি পার্টস কেটে গেছে তো আমি ইনপুট যে ট্রানজিস্টর থাকে সেগুলো খুলে নিতেছি বর্তমানে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এই ধরনের পাওয়ার সাপ্লাইয়ে বেশি বেশি প্রবলেম দেখা দিতেছে তো এর ভিতরে আটত্রিশশো তিন লাগানো আছে আমি এখন এটাকে মেখে নেবো এটা বলতে গেলে একেবারেই কেটে গেছে একটা গুরুতর প্রবলেম দেখা দিয়েছে এখন আমি টেন্ডি স্টাডি লাগিয়ে নেব একটু অপেক্ষা করব তো বন্ধুরা আমি নতুন পঞ্চাশ আটত্রিশ ট্রানজিস্টার জোগাড় করে নিলাম জেনারেল স্টাডি আছে আপনারা কী করতেছেন তাহলে টোটালে তিনটি পার্স গিয়েছে আপনারা দেখতে পারতেছেন টোটাল তিনটি নয় চারটি পার্স গিয়েছে দেখেন একটা পার্টসের কারণে কতগুলো পার্টস নষ্ট হয়ে গিয়েছে পিএফটি শর্ট করেছে এবং এই পিএফটি শর্ট করেছে এবং তার বিনিময়ে মানে অনেকগুলি পার্টস খেয়ে ফেলেছে একটি আসলে বন্ধুরা এগুলা ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট সাধারণতভাবে ডিস্টার্ব কমই করে কিন্তু আবার ডিস্টার্ব করতে গেলে যদি ভালোভাবে ভালোভাবে সার্ভিসিং করা না হয় তাহলে কোনো কোনো কাস্টমারের কথা শুনতেই মেকানিক্স শুনতেই তবে যারা ভালো কাজ করতে চান এবং কাস্টমারের কাছ থেকে সুনাম অর্জন করতে চান তারা আমার প্রত্যেকটি ভিডিও দেখবেন আমার অসংখ্য ভিডিও দেওয়া আছে সেভাবে কাজগুলি করেন অবশ্যই সফলতা অর্জন করতে পারেন পারবেন গ্যারান্টি দিচ্ছি আমি আপনারা যে যে কোনো জায়গা থেকে বসে দেখেন আমি আপনাদের জন্য এই এই কষ্টগুলি করি তো একটি ভিডিও করতে গেলে অনেকটাই পরিশ্রম হয়ে দাঁড়ায় যদি আপনারা সাবস্ক্রাইব লাইক করেন কমেন্ট করলে আরও একটু আমার জন্য ভালো হয় আপনাদের কোন জায়গায় কি প্রবলেমটা হয় এই সিআরটি সম্পর্কে এই একাইসি সার্কিট সম্পর্কে আপনারা অনেক কিছু ডিটেলস আমার কাছ থেকে জেনে নিতে পারবেন তাই আপনাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব তো করবেন আর ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন তবে ভিডিওটি পুরো দেখবেন কিছু না কিছু উপকারে অবশ্যই আসবে তো আমি ক্যামেরা স্টারটি লাগিয়ে নিলাম দেখো দেখবো এটার আউটপুট যে ভোল্টেজ সেটি বের হচ্ছে কিনা এখন আউটপুট ভোল্টেজ বের হওয়ার কথা তারপরও পার্টস নষ্ট হয়নি তা আমি আগে কাজটি ওকে করে নিই তারপরে